বল টাকা দেখি বল বল টাকা বল টাকা বল বল সিনেমা হলে গেছিলাম হ্যাঁ। আর হোটেলে হোটেলে হ্যাঁ হোটেলে কিসের হোটেল ভাতের হোটেল ভাতের ভাতের এই ভাত খাই না তোর ভাত খাই না আমি ভাত খাই না হ্যাঁ ওই মকবুল স্যারের বেতন কত বেতন কত এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ। তাহলে পাঁচ মাসে পাঁচ হাজার টাকা আর তোরে প্রত্যেক দিন দেয় আমি পঞ্চাশ টাকা করে হ্যাঁ, হ্যাঁ। এই টাকা কি করছিস তুই হ্যাঁ সবার হিসাব মেলে আমার হিসাব তো মেলে না বল কি করছিস বল আইসক্রিম খেয়েছিলাম আর হ্যাঁ তুমি জানলে খুশি হবে আমি অনেক গরিব দুঃখীরা সাহায্য করছি গরিব দুঃখীরা সাহায্য করছিস গরিব দুঃখীরা সাহায্য করছিস চল চল চল গরিব দুঃখী ছুটে যাই চল চল চল সাহায্য আমি ছুটে সাহায্য আমি ছুটে দিই সাহায্য আমি ছুটাই দিই ছুটাই দিই তোর সাহায্য দর্শক কথা অনেক মলা অনেক মলাই অনেক ধুলাবালি আছে অনেক একদম দিছি কিন্তু অনেক ময়লা প্লিজ আব্বা আমি আর আমি আর কিছু করছি এগুলো কি এগুলো কি হ্যাঁ কি কি হ্যাঁ? হ্যাঁ সিগারেট খাওয়া শিখছস হ্যাঁ আবার তুমিও তো খাও আবার মুখে মুখে তর্ক করস এই বেড়ে বেড়ে তুই বেড়ে বেড়ে তুই বেড়ে বেড়ে বেড়ে যা আমার টাকা নিয়ে আসবি তারপর আসবি তুই যা যা তারা গাছবি না যা বন্ধু ক্ষুধা লাগছে আমার আমারও লাগছে মাদার টোস্টেরা আমার তো ক্ষুধা লাগে নাই আমারও তো বাসার থেকে পোলা মাংস খাওয়া বেজে দিচ্ছে ব্রো এটা ঘাউরামের টাইম না এখন একটু ঘাউরামিটা বাদ প্লিজ ভাই খিদা তো আমারও লাগছে সন্ধ্যা হয়ে যেতেছে এখন আমাকে বাপমা মা করে ফোন দিছে করে আয় লয়েও যেতেছে না তখন তো মোবাইল আছে আমার তো মোবাইলও নাই অনেক কষ্টে বাপেরা মানাইছিলাম যে কলেজটা বাইক করে আমার একটা ফোন কেনা দিব না এমন দিয়ে বঞ্চট কেনা দিছে কানতে আবার সব গরম করে লাইছে মানে ফোন দাচ্ছে মানে কথা আছে কমু বুঝছো এটা তো মানে কইতে পারতাম না শুনি না তো কিছু কানে মকবুল স্যার আমাদের লাইফটার হেল বানায় ফেলছে জামলা টামলা এগুলো মিটুক তারপর দেখতেছি ওনারা ওর তো আম গাছও নাই কাড়াল গাছও নাই এই তার মানে কি প্রিন্সিপালের ডাব তোরাই চুরি করছিস না হ তারা পারলি আর পারলি এই কাজটা করতে প্রিন্সিপালের ডাব আমার থেকে গেলাই সুস্থরা হ্যাঁ আর টাঙ্কির পুত আমি একটা চুইঙ্গা মতো করে ছাড়া খাই না খাই খাওয়া চুইঙ্গা বলে তো দেই তো দেই না কেমনে পারলি তোরা নিমো খারাপি কর এ গৌরা চুপ গৌরামি বন্ধ প্রিন্সিপাল স্যার ডাবের কাছে আবার ডাব হয়েছি যাইস আবার পারতে যাইস এগুলো বাদ দে আবার তুই চিন্তা কর যে মকবুল স্যাররা কেমনে সাইজ করবি কি করবি তুই কিছু একটা করতে হবে মকবুল স্যাররা সাইজ করবো সমস্যা নাই খুব শীঘ্রই কোনো একটা নিশিরাত্রে আর টিনের চালে বুট চালান দিব তাই যে এটা করলে তো মামা শুধু হবে না মাকবুল স্যারে তো আমাদের সুইটি ম্যাডামটা পছন্দ করে না এমন কোন একটা গেম খেলতে দেব চামে চমে সুইটি ম্যাডাম জীবনে বার্তা দিব না কোনো দামি দিব না ফিরেও দেখবো না ওনার দিকে এমন কিছু একটা ব্যবস্থা করুন এ মন্টু বিড়ি হ্যাঁ ভাই তুই তো বারবার আমাকে বাপের সাইন নকল করিস মকবুল স্যার রাতের লাগানো গল্প করবি বুঝছস তার একটা চিঠি লিখবি খুবই আপত্তিকর একটা চিঠি মানে উল্টা পাল্টা কথা লিখবি তারপর চামে গিয়ে আমরা ওই চিঠিটা সুইটি ম্যাডামের ব্যাগে ঢুকে দিন সুইটি ম্যাডাম যাবো প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল ডাক দিব মকবুল স্যার বিচারটা হয়ে যাবো কামলা সেরে যাবে হ্যাঁ আম্মু আচ্ছা আম্মু আসতেছি আমি আচ্ছা বন্ধুরা আমি বাসে গেলাম আম্মু ডাকছে আমার হ্যাঁ তোরা থাক হ্যাঁ ভালো মতো থাকিস সাবধানে যাও সাবধানে দেখে শুনে যাও হ্যাঁ? হ্যাঁ আচ্ছা রাস্তাঘাটে কেউ অপরিচিত কারো দেখলে কথা বললো না হ্যাঁ? আচ্ছা গেলাম হ্যাঁ রে গেল আব্বা আইতেছে ফোন দিয়েছিল আব্বাই মনে করছে আগে একটা পোলা আছে জায়গা দেওয়া তো জায়গা আমার বাপেও মনে ভুল লাগাছে রে যা হ্যার একটা পোলাস আমাকে বাপ মারা তো ফোন দিতেছে না আমার তো ফোনই নাই বেটা ফোন দিব কি আমারে এটা কাম করে এদিকে দিলে ভালোই গাছ টাছ আছে একদম সুন্দর করে দিই তাহলে রাইতে ঘুমাই আসবে কি কর বন্ধু আমার বুঝছো ঘুমে চোখ বন্ধ হয়ে গেছে বুঝছো চোখটা ঝাপসা দেখতেছি দেখ বাতাসটা আছে ঠান্ডা একটা বাতাস এনে ঘুমাই যাই গাছ গাছ আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো বুঝাস নাই ভুল মানুষটা আমি ভুল কথা বললে কিন্তু বুঝি নাই যে তুই এটা তরে আমি ভুলে বলে ফেলছি কথাটা শোন আল্লাহর নাম নিয়া তুই তোর বাড়ির যা আমি আর বাড়ির যা যাওয়ার হইব আল্লাহ জানে আমার কপালে কি আছে ঘর ঢুকতে দিব কি দিব না এবার ঢুকতে দিল বাইরে আইব কতদূর বাইরে বেরো তো জানি না শেষ আজকে আমার খেয়াল এবার বলতে মায়েরা আবার তক্তা বানাই বসতাম কি রে এত দেরি করলি কেন বা তুমি বাসা থেকে বের করে দিয়েছিলে আমাদের আহ, তা কই ছিলি সারাদিন ব্রিজে ছিলাম বা অনেক ক্ষুধা লাগছে সারাদিন কিছু খাই না বাপরে টাকা কামাই করতে যে কত কষ্ট লাগে এখন বুঝবি না যখন বাপ হবি পোলাবে না টাকা উড়াবে নষ্ট করবে তখন বুঝি কেমন লাগে আব্বা আমি আসলে বুঝি মাফ করে দাও তুমি টাকা জমা তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো <laughs> আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর জমায় আমার ফেরত দিবি না কিরে হাতে কি হ্যাঁ যে তুমি ধাক্কা দিছিল দরজা একটু লাগছিল তো ফার্মেসি থেকে ব্যথা মলম লাগাবি না রে আমি কেমনে ব্যথাটা দিলাম হ্যাঁ বাজান তোরা অনেক মারছি আমি না আমি তো বুঝি যে তোর এখন দুষ্টামি করার বয়স তুই দুষ্টামি করবি কিন্তু তোরা এমন বেশি দুষ্টামি করস যেটার দুষ্টামি থাকে না সীমা অতিক্রম করে ফেলাস ওই তোরা মারতে আমার ভাল লাগে হ্যাঁ? ভাল লাগে মারতে আয় সারাদিন কিছু কাজ নাই খাবি আয় খাঙ্গারির বাচ্চা খাঙ্গারি আমার নাজদিনের বাচ্চার সামনে দাঁড়ায় কোন মানুষ ভাই ওয়ালাইকুম সালাম ভাই এই তো এদিকে কি করতেছেন এদিকে কি তুই না এটা কার তোর বাবির বাসা তোর ভাবি কোন সময় বাইরে ঠিক এই টাইমটা দেবে ভাবির জন্য ওয়েট করতেছে কিন্তু চান্দা তুমি এনে কি করতেছো আপনি তো বলছিলেন ভাই যে ভাবির কেউ ডিস্টার্ব করে নাকি ভাবির বাড়ির আশেপাশে কেউ ঘুরে নাকি কোনো জারক কুজারক মন মানুষ বান্দর টান্দর ঘুরতেছে নাকি বাড়ির ভাবির আশেপাশে এটাই চেক করতে আসছিলাম তুই না আসলে আমার কাছের জন্য ভাই কেমনে যে বুঝা ফেলাস আমার মনের কথা না উঠাইয়ে না ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমি তো ভাত খাইতেছি ভাই ঠিক আছে ভাই আইতেছি ভাইয়া মানে আমার ভাই যে কখন কল দিয়া লাই টাইম টাইম নাই ঠিক আছে সমস্যা নেই ভাইয়া আমি যাইতেছি তুই একটু তোর ভাবিরে দেখে রাখিস নিজের বোনের মতন করে একবারে কেয়ার করিস কেউ যদি আয় কোনো কাবজাব করতে ডিরেক্ট গলার মধ্যে পাড়া দিয়ে ধরবি বাকিটা ফাটাল করবো আমি ভাই আপনি টেনশন নিয়ে আমি আসি না আমি আসি না প্রতিদিন এদিকে আসি প্রতিদিন এদিকে এসে আমি বাবির বাবির বাসাটা দেখি চেক করি যে কোনো আসিয়া কেউ ডিস্টার্ব সমস্যা নেই আপনার সাথে আমি আসি আমার কিউট ভাইয়াটা গুল্লু গুল্লু ভাইয়াটা হেলে আদর করি আমি ভাই আপনি তো আমার আদর্শ ভাই আপনার জন্য আমি এখনো রাজপথ ছেড়ে নেবে ঠিক আছে ভাই তাহলে থাকে হ্যাঁ? আমার ফোন দিয়েছে তো ভাই নাচ দিন পড়ানোর ট্রাই করো হ্যাঁ তোরা দিয়ে আর বাড়ির কুত্তা পারতো না তুই আমার নাতনি পাঠাবি হ্যাঁ তুই বন মানুষ জঙ্গির মতন দেখতে নাজনীটা পড়াইব নাজনী আসলে পড়তেছে এদিকে জনি এদিকে খাঙ্গারি আল্লাহ এত বিলেলে জামু কই আমি কি ব্যাপার তুমি একা একা কাকে বকতেছো কই না তো কাউরে বকতেছো না তো তুমি আমার বাসার সামনে আচ্ছা প্রতিদিন তুমি আমার বাসার সামনে কি করো বলো তো কি আর দূর প্রতিদিন কেন আরে ও আচ্ছা ওই সোহানের বাড়ি তো দুই তিন দুই তিনটা গলি পরে তো ওর বাসা যাওয়ার সময় না তোমার বাসাটা পড়া যায় কিন্তু আজকে কিন্তু আমি আসছি শুধুমাত্র তোমার সাথে দেখা করতে কথা হলো কি ওই দিন কাজটা ঠিক হয় না আমি বুঝি নাই যে ওটা তোমার ব্যাগ না বুঝা ভুল করে পাকনা বেটা করা উচিত হয় না আমার যাক আমি একটা ছোট টেডি আনছি তোমার জন্য এটা তুমি তোমার ব্যাগে লাগায় রাখলে আমি বুঝতে পারবো যেটা তোমার bag thank you so much কিন্তু এখন না তুমি এখান থেকে যাও আমার চাচা ফুপুরা সব এই এলাকাতেই থাকে আর কেউ যদি হঠাৎ করে দেখে ফেলে উল্টাপাল্টা ভাববে আমার একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আজকে আর বের হবো না তুমি যাও হ্যাঁ আমি বাসায় যাচ্ছি বাই গেছে হয়ে গেছে মেবি হয়ে গেছে অনেকটা হয়ে গেছে বটের চোর নিশ্চয় বেটা তুই পারবি না রিভাইভ দে দে দে দে দে দে দূর বেড়া মাইরা লাইছে আমারে বললো তোর আগে কষ্ট রিভাইভ দে রিভাইভ এমন করতেছস কেন এটা সামান্য একটা গেম এই তোকে সমস্যা কি হ্যাঁ একটু জিমেতে পারবো না তোকে লেগা ওরা পাগল করে লেতাছস এই আইছে এই যা পিছে গিয়ে মরে যা যা জিমা যা ওটা মনে উঠতে আবার সাইডে গিয়ে মরতে হইব ওরা বেটা ভালো না রে তো তুই তো কইলি যেটা একটা গেম ঠিক আছে এটা তেমন কিছু না জানো পাবজাম ইমোশনের নাম হ্যাঁ ভালোবাসার নাম এটা এই শোন গাউরামি করিস না আমি গাউরামি করতে তোর লাগে এই যে হ্যাঁ? তুই এখন গাউরামি করতেছ আমি গাউরামি করতে তোর লাগে আমি গাউরামি করতেছি গাউরামি করতেছি এই হ্যাঁ তুই চশমা চশমা খোল চশমা খোল খোল তাড়াতাড়ি খোল হয়ে গেল তাহলে প্রেমটা আর কিসে হয়ে গেছে শেষ চল দেই তো চুরা কে দিল মেরা গড়িয়া চালি টু টু টু টু টু টু কিসে জিনে দশটা মনে হয় জিনে আছে জিনে আছে হ্যাঁ। ওষুধ আছে তোর সুন্দর লাগছে আছে কি শুরু করছিস তোকে একটা চেয়ারের ব্যবস্থা কি চেয়ার লাল টাল জামা কাপড় বিত্ত মালা তারপর ছিঁড়া মুড়া এগুলো কি চলতেছে কি করছিস তোর আমরা এনে এতক্ষণ মারামারি করলাম তুই দেখাস নাই হ্যাঁ তুই এনে গান গাইতেছিলি ফোকাস অন্য দিকে তো কাহিনী দেখি বন্ধু ক না কিসে কিসে ক তোকে ভাবি আছে না তোকে ওই বড় ভাইয়ের টেডিটা নিছে এই বড়ে এই কি করি এই তোর বাল সালে পরে আছে নি হ্যাঁ এই ঘুমাবো না দেখ বড় যা আমাকে ঘুমাই দেখ আচ্ছা, এই ফোন এই ফোন টেডি করছিস ট্রিট তো আমরা পাই না ভাবি যে টেডি নিছে এটা নিয়ে তো কোনো নাই খুশি না তোমরা তোমাকে ট্রিট লাগবে এটা তোমাকে মেন ধান্দা না এটা তোমাকে ইনকাম সোর্স যে কেমন একজনের ট্রিট নেবে এটা তোমাকে ইনকাম সোর্স যেটা শোনো তোমাকে দিমু ট্রিট দিমু তোমাকে ফকির মিসকিন খাই আমি সব কামাবো সমস্যা নেই এবার মেন কথায় আসি আমরা হ্যাঁ মকবুল স্যারের টিনের চালে আজকে রাত্রে কিন্তু ঢিল্লাই তুই হ্যাঁ, একদম ভাই আমি পারবো না ভাই আমার পড়া আছে ভাই আমি আসতে পারবো না তোরা যদি ধরা প্লিজ আমার নামটা দিস না প্লিজ আমি এটির ভিতরে নাই ভাই আমি আর পড়তে চাই না তুই কেমনে বাপ যে আমরা ধরা খাইলে তোর নাম দিব না তোর নামই দিব তোর লগে চললে আমরা নষ্ট হইছি তোর লগে চললে তো নষ্ট হইতেছি না আমরা যাও তুমি কেস খাইছো যাও এমনি এমনি ভাবতেছি নাজনীর একটু ক্লোজ হম তুই ওর দেহ পাবি কিন্তু মন পাবি না